আসসালামু আলাইকুম আমি সাফিয়া সাহরিন দিবা বাইরে মেবি অনেক নয়েজ তাই হয়তো আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাবে না আমি আজকে চলে আসছি সংসদের সামনে উই পাশে অ্যাকচুয়ালি সংসদের এক্স্যাক্টলি সামনে বাট আমি অপোজিটে আসছি বিকজ উই পাশে অনেক ক্রাউড আজকে তো ফ্রাইডে তো আজকে আমার অনেক হ্যাপি ডে বিকজ আমার বাইকের কাজ কমপ্লিট হয়ে গেছে পরে গিয়ে যে হচ্ছে স্ক্র্যাচ করে গেছিলো অনেকগুলা ওই ভ্যান গাড়িওয়ালা মামা ফেলে দিছিল যে তো ফাইনালি কাজ শেষ তো এখন একটু দেখাই যে কাজগুলো একদম পারফেক্ট হয়েছে একদম স্মুথ হয়েছে লাইক বুঝাই যাচ্ছিল যাচ্ছে না এখন যে আগে স্ক্র্যাচ করেছিল সো চলেন একটু দেখি এই যে এই জায়গাটাতে আগে স্ক্র্যাচ করেছিল এই যে এই জায়গাটাতে সাইড উইংলেটটা এটা তো পুরো ব্রোকেন হয়ে গেছিল স্ক্র্যাচ পড়ছিল ভেঙে গেছিল এইটা একদম পারফেক্ট হয়ে গেছে লাইক এটাকে ফার্স্টে পুডিং দিয়ে ঠিক করে দেন হচ্ছে তারপর আবার কালার করা হয়েছে এটা একদম পারফেক্ট হয়ে গেছে আর এই যে পেছনের স্টিকারের এখানে পাশে একটা গর্ত হয়ে গেছিলো কালার উঠে ওইটাও এখন ঠিক হয়ে গেছে My bike is totally fine now. So, এটা এখনো ওয়াশ করা হয় নাই ওয়াশ করলে আরো বেশি সুন্দর লাগবে আর কেন জানি অনেক খুশি খুশি লাগতেছে আমার আজকে আর ওই যে অপোজিটে হচ্ছে সংসদ ভবন আর ওই পাশে আজকে একটু ক্রাউড ফ্রাইডে তো তো এখন আমরা চলে যাবো অন্য কোনো দিকে অনেক ক্ষুধা লাগছে and I am very happy আজকে কিন্তু আমার খুশি হওয়ার আরেকটা রিজনও আছে সেটা হলো যে এতদিন আমি জানতাম যে আমার ফেসবুক পেজে যে মনিটাইজেশনটা অন হয়েছে এটার ডলার শুধু মাইনাস হয়ে যায় বিকজ আমি তো অত অ্যাক্টিভ না লাইক হইলেও আবার ইনঅ্যাক্টিভ হয়ে যাই বাট অ্যাকচুয়ালি যে সব ডলার মাইনাস হয় না আমার পে আউট অ্যাকাউন্টে যে অনেক ডলার জমে গেছে এটা আমি জানতাম না আজকে নরেনাপুর থেকে জানলাম আমি চেক করে দেখলাম যে ইয়েস আমার ফেসবুক পেজ মনিটাইজেশন থেকে আমার অনেকগুলো ডলার আলহামদুলিল্লাহ জমে গেছে অ্যান্ড সেটা আমার অ্যাকাউন্টে চলে আসছে আই এম ভেরি হ্যাপি এতদিন না জেনে আজকে জানতে পারলাম মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডলার চলেও আসছে লাইক নিয়ার অ্যাবাউট টোয়েন্টি থাউজেন্ডের মতো অ্যান্ড আমি সেটা জানি না I am very happy actually today so এখন আমার মনে হচ্ছে যে না আসলে আমি কিছু একটা করছি এই যে শখের বসে ভিডিও বানাচ্ছি না এটার আসলেই আমি ফিডব্যাক পাচ্ছি যেমন যাদের সাথে কাজ করি সেখান থেকে তো একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের রিমুনারেশন আমি আলহামদুলিল্লাহ পাই বাট ফেসবুক থেকে ইউটিউব থেকেও যে পাই সেটার জন্য আমি অনেক বেশি হ্যাপি আজকে স্পেশালি বেশি হ্যাপি হয়েছি সো সবাই দেওয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম